ওরে কৃষ্ণ কলি লীলা খেলা ওই আমি করলি বিলারে ওই কালহারে মনে দিলি ভালা আমার নহ দিহিলি ওই কৃষ্ণ বলে খেলাই আমি Gracias. 为何泪？ कुटिला कुटिला

পর শুধু নিলাম সরকার চল রে তোমার সাথে প্রেম করিয়া আমি নাই ভালা